ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা শিখবো হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন আমরা গুগল অ্যাড ক্যাম্পেইনের Google search campaign YouTube ad campaign keyword রিসার্চের মোটামুটি তিনটে চারটে ক্লাস হয়ে গেছে আজকের ক্লাস হচ্ছে আমাদের গুগল ডিসপ্লে নিয়ে আমরা গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন কেন শিখবো আমরা যদি যেহেতু ফাইবার মার্কেট প্লেসে কাজ করি আমার কথা কি ক্লিয়ার শোনা যায় ওকে আমরা চলে যাব হচ্ছে ফাইবার তো এখন ইয়ের থেকে বের হইতেই মন চাইতেছে না শীত যে পড়ছে ওকে আমরা যদি এখানে লিখি গুগল ডিসপ্লে অথবা শুধু ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন ওকে তাহলে চলবে Google display display ad campaign Google display ad campaign লিখে যদি আপনি সার্চ করেন ওকে তাহলে আপনি বেশি সার্ভিস দেখবেন না <laughs> মোটামুটি পাঁচ হাজার সার্ভিস আপনার প্রতিযোগী মানে পাঁচ হাজার মানুষ আপনার প্রতিযোগী এখানে কেউ কেউ আছে একজনে দুইটা তিনটা সার্ভিস দিতেছে এই হিসাবে আপনার প্রতিযোগী খুবই কম সর্বোচ্চ চার হাজারের মতো বেরোতে পারে <laughs> তো এখানে সার্ভিসের সাথে প্রতিযোগিতা করতে গেলে আপনার পাঁচ হাজার দুইশো ষাটটা সার্ভিস অ্যাভেলেবল আছে এবং যদি আপনি অনলাইনে দেখেন তাহলে পাঁচশো পঁচিশটা সার্ভিস আপনার প্রতিযোগী বানায় পাঁচশো পঁচিশ জন আপনার প্রতিযোগী ধরতে গেলে তো এবার আসেন আপনি এখানে যারা কাজ করে এগুলো কাজ কিন্তু খুবই ডিমান্ডেবল কাজ হয়ে থাকে আর এগুলো কাজ লং টাইম বায়ার করে থাকে মানে একটা ক্লায়েন্টের অনেক কাজ করাইতে হয় তো যারা প্রথম অবস্থায় যারা বড় বড় বিজনেস আছে যাদের বড় বড় অনেক বড় বড় বিজনেস প্রথমে গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন দিয়ে তারা মূলত তাদের ব্র্যান্ডিংগুলো বা তাদের ব্র্যান্ডকে প্রচার করে তাদের উদ্দেশ্য থাকে মানুষের সামনে প্রচার করা এবং এগুলো যখন মানুষের সাথে পরিচিত হয়ে যায় তখন তারা আসলে এই গুগল অ্যাডস বা ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে দেখা যায় যে তারা আবার প্রোডাক্ট বিক্রি করা শুরু করে এখন আপনার এখানে যারা গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন দিতে আসবে তাদের বেশিরভাগই দরকার পড়ে ব্র্যান্ড ব্র্যান্ড প্রচার করা ব্র্যান্ড কেউ কেউ আছে ব্র্যান্ড প্রচার করবে পাশাপাশি দেখবেন যে প্রোডাক্টও বিক্রি করবে এই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন তো এখানে আমাদের প্রতিযোগী কিন্তু আরও কমে আসবে কেউ কেউ আছে কি এখানে আপনি এক হাজারের মতো সার্ভিস পাবেন এক হাজারের বেশি পাবেন যারা গুগলের ডিসপ্লের অ্যাড ক্যাম্পেনের জন্য ব্যানার তৈরি করে দেয় গুগল ডিসপ্লে ব্যানার তৈরি করে দেয় গুগল ডিসপ্লের অনেকগুলো ব্যানার সাইজ হয়ে থাকে এগুলো তারা তৈরি করে তো আপনার আপনি এই সার্ভিসগুলো দিলে দেখেন এখানে বেসিকই শুরু হয় পঞ্চাশ পঞ্চাশ এই একজন দেখেন দুইশো ডলার শুরু করছে বেসিকই এই একজন বিশ ডলার পঁচিশ ডলার মানে এগুলোর কাজের ভ্যালু আছে কিন্তু আগে আপনাকে প্রপারলি কাজটা জানতে হবে যদি দুই একটা গিক দেখি এই একজন কয়টা কাজ কমপ্লিট করছে সাতটা কাজ বর্তমানে কমপ্লিট করছে তার দুইটা কাজ বর্তমানে অ্যাভেলেবেল আছে লেভেল টু সেলার যদি আমরা তার অ্যাকাউন্টটা দেখি দুই সালে আসছে মোটামুটি দুইশো সাতচল্লিশটা রিভিউ আছে আরও কতগুলো কাজ করছে বলা যাবে না ওকে এই একজন ব্যানার তৈরি করে এই একজন আসছে এটা লেভেল টুর সেলার আর এগুলো কাজ করলে খুব শর্ট টাইমের ভিতরে লেভেল ওয়ান লেভেল টু এতে চলে যাওয়া যায় কারণ দুইটা তিনটা প্রজেক্ট কমপ্লিট করলে চারশো ডলার হইলে তো আপনি লেভেলে চলে গেলেন তো এবার দেখেন এই একজন মোটামুটি আগস্টের দিকে আসছে দুই হাজার একুশে একশো দশটা রিভিউ পাইছে আরও কতগুলো কাজ করছে এই লেভেল টু এর সেলার মোটামুটি তিনি হচ্ছে পাকিস্তানের তিনি শুধু Facebook Instagram ad Google ad এইগুলো নিয়েই তিনি কাজ করতেছে তিনিও ভালো একটা পজিশনে আছে আমরা মনে করি তো এখানে পাঁচ ঘন্টা আগে একটা ডেলিভারি দিয়েছে এই কাজের এক মান্থ ওকে এগুলো রিভিউ দেখেন পাঁচ দিন আগে একটা ডেলিভারি দিছে কিন্তু এখানে লাস্ট ওয়ার্ক দেখাতেছে এক মাস আগে হ্যাঁ এগুলো কোনো ম্যাটার করে না ম্যাটার হচ্ছে তিনি কাজ পাচ্ছে কন্টিনিউ ওকে তো আমরা যদি চাই এরকমভাবে আমরা গুগল শুধু একটা গুগল অ্যাড ক্যাম্পেইন বা গুগল টোটাল যে গুগলের সার্ভিসগুলো আছে যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আপনি দিতে পারেন গুগলের অ্যাড ক্যাম্পেইনে যতগুলো যেমন গুগল সার্চ ক্যাম্পেইন তারপরে দিতে পারেন ডিসপ্লে ক্যাম্পেইন কিওয়ার্ড রিসার্চ তারপরে আপনি দিতে পারেন হচ্ছে বিং অ্যাডস মানে গুগলের যতগুলো মানে অ্যাড ক্যাম্পেইন আছে সবগুলো আপনি দিতে পারেন এই এই কাজগুলো শিখে আপনি শুধু অ্যাড ক্যাম্পেইন রিলেটেড যত সার্ভিস আছে এগুলো দিয়েও কিন্তু আপনি মার্কেট প্লেসে ভালো কাজ করতে পারেন তো আপনি ফার্স্ট টাইমে আপনারা চিন্তা করবেন যে আপনার যে মানে অ্যাকাউন্টটা আছে কোনটা উঠে ভালো সেটার উপর ডিপেন্ড করে যদি মনে করেন যে আপনার গিগুলো ফেসবুক বা গুগল অ্যাড ক্যাম্পেনের সার্ভিসের উপর দৌড়াইতেছে তাহলে আপনাকে ওই রিলেটেড গিগুলোকেই রাখতে হবে এবং বাকিগুলোকে ডিলিট করে দিতে হবে যেহেতু আমরা কাজ শিখব হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশটা যাই বলি না কেন তো আমরা তো আর ছাব্বিশটা গিগ পাবলিশ করা পসিবল না আমরা সর্বোচ্চ গিক পাবলিশ করতে পারবো সাতটা তো আমাদেরকে আগে সবগুলোরই কাজ করতে হবে সবগুলোরই মোটামুটি গিকগুলো দেখবেন ট্রাই করে যে কোনটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ভালো উপকারে আসতেছে মানে যেটা অটোমেটিকলি র্যাঙ্কিং করবে বা র্যাঙ্ক করতেছে সেইগুলোর উপরে আমাদের গিকগুলো সেট করতে হবে এবং পরবর্তীতে যে কোনো একটা ক্যাটাগরিতে আমরা শিফট হতে হবে তো যাই হোক আমরা দেখলাম এখানে অনেক কাজ আছে যারা শুধু গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন নিয়েই কাজ করতেছে ঠিক আছে যেমন হ্যাঁ তো যাই হোক আমি এগুলো কেটে দিই আপাতত এবার আসি হচ্ছে আমরা গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা সার্চ মানে আমাদের অ্যাড রান করার জন্য আমরা চলে যাব গুগল অ্যাড অ্যাকাউন্টে গুগল অ্যাডক অ্যাকাউন্ট তো আমরা লিখি ad dot Google dot com okay আমাদের ইয়া করতে বলতেছে সাইন আপ করতে বলতে সাইন ইন ওকে আমরা সাইন ইন করে ফেলি তিরানব্বই তিরানব্বই এটা না সুইট অ্যাকাউন্টে চলে যাই আমাদের চলে যেতে হবে দুশো তেইশ সাতানব্বই ওকে তো গুগল অ্যাডস ক্যাম্পেনের আগের যে সেট আপগুলো ছিল সেরকম এখন আর নাই এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো একটু আমার জন্য ডিফিকাল্ট হবে <laughs> আপনাদের জন্য ডিফিকাল্ট হবে আগের সাথে অনেকটুকু পড়ে না আমরা তেইশ সালে দেখি কোনো কিছু আপডেট করছে কিনা আবার তাহলে আবার প্রবলেম নতুন নতুন অনেক কিছু অ্যাড করে তো ওকে চলে আসছে ওকে চলে আসছে আমাদের এখানে অ্যাড রান করার অপশন তো আমরা যেটা করব এখান থেকে প্রথমে লেখা আছে ক্রিয়েট ক্যাম্পেন আমরা এখান থেকে বিজ্ঞাপন রান করতে পারি অথবা এখানে লেখা আছে নিউ ক্যাম্পেইন এখান থেকেও আমরা বিজ্ঞাপন রান করতে পারি তো এখানে বলতে আছে your ad account can not show ads okay হ্যান ত্যান ইত্যাদি your running ads enter billing information okay বুঝতে পারছি তারা তারা বলতেছে যে আমার বিলিং ইনফরমেশনটা পূরণ করতে নাহলে আমাকে কোনো প্রকার বিজ্ঞাপন রান করতে দিবে না আমার দরকার নাই অ্যাড রান করা আমি জাস্ট শেখাবো আপনাদেরকে তো আমরা এখান থেকে নিউ অ্যাড ক্যাম্পেনি ক্লিক করব এখান থেকে নিউ ক্যাম্পেন এখানে ক্লিক করব একটা ক্লাসে বলছিলাম কারো কি আইডিয়া আছে এখনও গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন কোথায় শো করে হ্যালো ওকে যদি থাকে তাহলে আর দরকার নাই আর যদি মনে হয় যে আবার বলি তাহলে আবার ট্রাই করতে পারি গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন মূলত শো করে বিভিন্ন গুগল যেগুলো সার মানে ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে শো করে এগুলো হচ্ছে যেগুলো ওয়েবসাইটে গুগলের অ্যাডসেন দ্বারা নিবন্ধিত মানে হচ্ছে গুগল অ্যাডসেন আছে এরকম ওয়েবসাইটগুলোতে গুগল অটোমেটিকলি তার মানে ডিসপ্লে অ্যাড ক্যাম্পিংগুলো শো করবে অটোমেটিকলি মানে ওইখানে তাদের সেট করা থাকে ধরেন একটাতে থাকবে গুগল একবার এক একটা অ্যাড এখানে শো করাবে শুধু আমাদের খালি ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটগুলোতে জাস্ট ওই গুগলের যে লিঙ্কটা আছে এসটিমের লিঙ্ক ওই লিঙ্কটা জাস্ট সেট করা মানে ওই ওয়েবসাইটের সাথে গুগলকে মানে গুগল অ্যাডসাইনের লিঙ্ক করে দিলে আমাদের ওই ওয়েবসাইটগুলোতে অ্যাড চলবে এক কথায় যদি আমি বলি সেটা হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় গুগল ব্যানার রিলেটেড বিজ্ঞাপন শো করবে এক্সাম্পল যদি আমি দিই আমরা চলে যেতে পারি প্রথম আলো প্রথম আলো এখানে আমরা যাইতে পারি প্রথম আলোতে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা দেখতে পারবো একটু নিচের দিকে আসলেই লগ ইন করতে বলতেছে এখন এই যে দেখেন উপরে একটা ব্যানার শো করার কথা দেখি করে কিনা এই জায়গায় একটা ব্যানার শো করার কথা একটু দেখি হ্যাঁ এই যে একটা ব্যানার দেখেন এখানে শো করতেছে এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন এটার একটা সাইজ আছে এখানে একটা শো করতেছে এটা গুগলের গুগলের অ্যাড মানে ডিসপ্লে অ্যাড আমরা যদি আরও নিচের দিকে আসি আমরা আরও দেখতে পারবো এই একটা দেখতে পারেন এটা হলো স্পন্সার এরকম টাইপের হয়ে থাকে এই যে এখানে একটা দেখেন এটাও গুগলের অ্যাডস দ্বারা দ্বারা যদি আমরা এই যে এখানে ক্লিক করি দেখতে পারবেন যে এটা এখানে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপিত বা বিজ্ঞাপন তো এরকম আপনি প্রতিটা পোস্টে গেলেই দেখতে পারবেন এগুলো হচ্ছে ব্যানার অ্যাড বলে থাকে বড় বড় আকারে এই ব্যানার দিয়ে থাকে আর কি গুগলে অ্যাডগুলো এই যে দেখেন নিচের দিকে একটা শো করতেছে এক সেকেন্ড এই যে এখানে একটা শো করতেছে হ্যাঁ? এটা হচ্ছে তাদের মনে হয় রিসপন্সার হিসেবে কাজ করতেছে তো আপনি এরকম অনেক দেখতে পারবেন যে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় ব্যানার আকারে শো করতেছে বড় বড় করে ঠিক আছে এই যে একটা এখানে তো এই যে একটা এখানে দেখছেন এরকম সাইজ একটা ওয়েবসাইটে কিন্তু অন্য অনেক ধরনের বিজ্ঞাপন শো করতেছে এগুলারে বলা হয় ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন তো শুধু যেগুলো পপুলার সাইটগুলো আছে মানে যেগুলো সাইটে অনেক মানুষ বেশি যায় ওগুলো সাইটগুলোতে যখন আমাদের অ্যাডগুলো এরকম শো হবে ধরেন আমি এই একটা বিজ্ঞাপন দেখতেছি এখানে কিন্তু সব কিছু বলাই আছে ধরেন এখানে ইউলো হ্যাঁ তার কোম্পানি সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল একবার দেখলাম জানা হয়ে গেল তারপরে আমরা যদি ইয়াতে চলে যাই উপরের দিকে যাই ওকে এই যে এখানে ধরেন এটা যদিও এটা গুগল দ্বারা না এখানে কোনো জায়গায় গুগল শো করতেছে না ঢাকা হ্যাঁ ঢাকা লেখা আছে তো এখানে কোম্পানির নাম কি লাইট ফ্রেস্ট নাকি কি লেখছে এগুলো ওকে যাই হোক এখানে তো ইউলোর আরও দেখি আমরা চাইলে এরকম দেখেন ওইখানে একটা শো করতেছে এখানে একটা ব্যানার শো করতেছে একটু খেয়াল করেন এখানে দেখেন এই ব্যানারটা এরকমভাবে এখানে শো করতেছে আবার এখানে এরকমভাবে শো করতেছে এখানে এরকমভাবে শো করতেছে তো এইগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বড় বড় ছবি বা ব্যানার আকারে শো করবে আমি যদি সহজ কথায় বলে থাকি তো চলুন আমরা ডিজাইনগুলো মানে আমরা অ্যাডগুলো রান করি তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ব্র্যান্ডকে দেখানো বা মানুষের মানুষের সামনে উপস্থাপন করা তো এখানে চাইলে আপনি এখান থেকেও বিজ্ঞাপনটা রান করতে পারেন যদি আপনার মনে হয় যে এখানে কোনো উদ্দেশ্য নাই উইদাউট গোল কোনো উদ্দেশ্য নাই তাহলে আপনি এখান থেকে বিজ্ঞাপন রান করতে পারেন অথবা আপনি এখান থেকে বিজ্ঞাপন রান করতে পারেন যেহেতু আমি বলছি এই গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনগুলো হচ্ছে মূলত আপনার বিজনেস বা ব্র্যান্ডকে প্রচার করার জন্য করা হয় তো আপনি এটার উপর সিলেক্ট করেই বিজ্ঞাপনটা রান করতে পারেন চলেন আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লেখা আছে ইউটিউব এখন হচ্ছে ডিসপ্লে আমরা যেহেতু ইউটিউবের নেটওয়ার্কে আমরা এটা বিজ্ঞাপনটা করতে চাচ্ছি না আমরা চাচ্ছি ডিসপ্লে নেটওয়ার্কে বিজ্ঞাপনটা রান করার জন্য তাহলে আমরা ডিসপ্লেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে এবার আসি এই ওয়েবসাইটটা কাজ কোন ওয়েবসাইট দিবেন এটা ধরেন আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে যেখানে মানুষ ক্লিক করলে মানে ধরেন লিঙ্ক আপ করবো বা চলে যাবে সেখানে ওয়েবসাইটটা সেট করতে হবে ধরেন আমি আপাতত এক্সাম্পল ফাইবারেরটাই শেয়ার করে দিই আপাতত ফাইবারেরটাই দিয়ে দিই একটা ওয়েবসাইট এক্সাম্পল দিয়ে দিই ফাইবার ডট কম ওকে তো এখানে ফাইবার ডট কম দিয়ে দিলাম এবার এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে এখানে আপনি যা খুশি দিতে পারেন এখানে ব্যান্ড অ্যাওয়ারনেস আছে ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন লেখলাম হচ্ছে এগুলো সব কেটে দিই এখানে এরকম Fiverr Fiverr display display ads campaign এটা লিখে আমি কন্টিনিউ করব আপনি যা খুশি এখানে লিখতে পারেন আপনার ওয়েবসাইটে দিবেন দেওয়ার পরে এটা লিখবেন দেন কন্টিনিউ করবেন তো আমি কন্টিনিউ করলাম এবার কন্টিনিউতে ক্লিক করি এগুলো আমার আর দরকার নাই তো আমি এগুলো কেটে দিই হয় হ্যাঁ, নেটের প্রবলেম এরকম ঘুরতেছে disturb. আচ্ছা ভাই হুম হুম এই গুগল এই আমার পিসি তো একই সমস্যা করে পাঁচ মিনিট ছয় মিনিট যায় লোডিং নিতে এটা একটা প্রবলেম হচ্ছে হ্যাঁ এটা একটা প্রবলেম হচ্ছে নেটের জন্য হয় আর একটা প্রবলেম হচ্ছে এই সাইটগুলো একটু মানে সবাই এগুলো কাজ করে তো মানে একটু মনে হয় যে সেই জন্য এই প্রবলেমগুলো হয় সার্ভার প্রবলেম হয়ে থাকে okay get start issue okay get start okay এটা আমি হাইড করে দিই এটা আমার লাগবে না বিলিং ইনফরমেশন শুধু আমাকে দেখাইতেছে তো বিলিং ইনফরমেশন দেওয়ার সময় আছে এই মাসে কিলো কারণ কি চলে যাবে নাকি ওকে আমরা যখন ওই স্টেপটা কমপ্লিট করে আমরা যখন ফার্স্ট স্টেপে ছিলাম ওইখানে আমরা কন্টিনিউ করে সেকেন্ড স্টেপে চলে আসলাম এখানে আছে লোকেশন ওকে ফার্স্ট টাইমে আপনাকে লোকেশনটা অ্যাড করতে হবে তো আপনি এই অ্যাডটা কোন দেশের জন্য করতে চাচ্ছেন সেটার লোকেশনটা আপনাকে দিতে হবে ধরেন আপনার ক্লায়েন্ট যদি হয় ইউএসএ তাহলে ইন্টার অ্যানাদার লোকেশন এখানে ক্লিক করবেন এখানে লিখবেন হচ্ছে ইউএসএ যদি অন্য কোনো কান্ট্রি হয় তাহলে ওই কান্ট্রির নামটা লিখলে এখানে চলে আসবে ঠিক আছে দেখেন লেখা আছে ইউনাইটেড স্টেটস যদি এটা হয় তাহলে আপনি এইভাবে সেট করে আপনি একসাথে অনেকগুলো কান্ট্রিতে বিজ্ঞাপনগুলো রান করতে পারবেন তো সেটা হচ্ছে আপনার রুচি আমরা আপাতত ধরেন ইউএসএ দিলাম তো দেওয়ার পর আমরা একটু নিচের দিকে দেখি ওকে এখানে কিছু জিনিস আছে তো এখানে দেখেন লোকেশনের নিচে যখন আমি ক্লিক করছি টার্গেটেড এবার বলতেছে আপনার বিজ্ঞাপনগুলো কি আপনার লোকেশন রিলেটেড ওই জায়গাগুলোতে প্রচার করবেন না গুগল নিজের ইচ্ছা মতো যেখানে খুশি প্রচার করবেন বা শো করবে সেখানে আপনি দিবেন যদি মনে হয় যে না এই এই সিস্টেমটা আপনি গুগলের উপর ছেড়ে দিবেন যে লোকেশনের বাইরেও ইন্টারেস্টেড পার্সন থাকলে যেন ইয়া করে মানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে দেখে বা প্রোডাক্ট কিনে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি ওইটা দিবেন ওইটা হচ্ছে লোকেশনের বাইরেও চলে যেতে পারে মানে ইন্টারেস্টেড পার্সন যেখানে থাকবে সেখানে আপনি দিতে পারেন এবার এই ক্ষেত্রে আপনার টার্গেটেড কান্ট্রি নাও হতে পারে ধরেন আপনার একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন ধরেন আপনার বিজনেসটা হচ্ছে ইউএসএ রিলেটেড একটা বিজনেস তো এই বিজনেসটা আপনি চাচ্ছেন শুধু আমার প্রোডাক্টগুলো ইউএসএর গভর্নমেন্টের ইয়েতে করা আছে মানে হচ্ছে ধরেন একটা প্রোডাক্ট শুধু ইউএসএ গভর্নমেন্টের সাথে এটা লেনদেন হবে ঠিক আছে অন্য দেশের সরকারের সাথে এই প্রোডাক্টের সাথে কোনো ট্যাক্স ম্যাক্স দেওয়া হয় না আমার কোম্পানি তাহলে যদি ওই প্রোডাক্টটা যদি যায় ধরেন এক কোম্পানি যদি ট্যাক্স না দেয় এক দেশে দেখবেন যে ওই প্রোডাক্টগুলো কিন্তু অবৈধ বলে গণ্য হয় ঠিক আছে দেন ওইটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয় যদি মনে হয় যে আপনার বিজনেসটা শুধু ইউএস বেস হয়ে থাকে তাহলে আপনাকে নিচেরটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করতে হবে তাহলে শুধু আপনার বিজনেসটা ইউএসের মানুষগুলোর কাছে শো করবে এবং যদি আপনার বিজনেসটা যদি মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো কান্ট্রিতে শো করতেছেন আপনার উদ্দেশ্য হচ্ছে টার্গেটেড মানুষগুলোকে সংগ্রহ করা তাহলে উপরেটা সিলেক্ট করবেন ধরেন আমি চাচ্ছি আমার বিজনেসটা ধরে ইউনাইটেড স্টেট বাংলাদেশ ওয়ার্ল্ডে যারা যারা আছে আমার এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী সবার সাথেই যায় তাহলে আপনি গুগলের যেটা বলতেছে টার্গেটেড রিকমেন্ড করতেছে এটা তাহলে আপনি এটাই দিবেন হ্যাঁ তো এটাই দিলাম এবং নিচেরটা সেম থাকবে এবার আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ দুই নম্বরে আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ জিনিসটা হচ্ছে আপনি কোন ভাষার মানুষদেরকে দেখাইতে চাচ্ছেন বা কোন ভাষা আর মানুষগুলোকে টার্গেট করতে চাচ্ছেন সেটা দেখতে হবে এটা আবার আপাতত বাইটা হল ইংলিশ দেওয়া আছে ইংলিশই থাক ওকে এবার আমরা নেক্সট করতে পারি দেখি নেক্সটে কী কী আছে অ্যাড রোটেশনে আছে দেখি অ্যাড রোটেশন এখানে কি আছে ওকে তুমি কি বিজ্ঞাপনটা অপটিমাইজেশন করতে চাও হ্যাঁ অবশ্যই অপটিমাইজেশন করব তো এটা থাক এটাই থাকবে এবার আবার ক্লিক করি এখানে অ্যাড শিডিউল এটা আমি এর আগে একটা ক্লাসে বলছিলাম অ্যাড শিডিউল বলতে ধরেন আপনি চাইলে নির্দিষ্ট সময়ের ভিত্তিতে আপনি বিজ্ঞাপনগুলো রান করতে পারবেন ধরেন আজকে ফ্রাইডেতে ফ্রাইডেতে বিজ্ঞাপন চালাবো সানডেতে বিজ্ঞাপন চালাবো এরকম নির্দিষ্ট টাইমগুলোতে বিজ্ঞাপন রান করতে পারবেন এটার কোনো কাজ নাই তো এবার আসি হচ্ছে সেকেন্ডটাতে এটাও আমি উপরে তুলে দিই তো ডিভাইস আপনি চাইলে এই বিজ্ঞাপনটা ডিভাইসকে টার্গেট করতে পারেন ধরেন আপনার বিজ্ঞাপনটা আপনি চাচ্ছেন যে শুধু ফোনের যে ডিভাইসের লোক আছে তাদের সামনে শো করানো বাই অফ অল আপনার কোনো কম্পিউটারের ইউজারের সাথে যেন এই বিজ্ঞাপনটা শো না করে ধরেন আপনার একটা অ্যাপ আছে এটা এক্সাম্পল আপনার একটা অ্যাপ আছে অ্যান্ড্রয়েডের তো আপনি চাচ্ছেন যে এই অ্যাপটা শুধু মোবাইলের মোবাইলের যে মানুষ যারা মোবাইল ব্যবহার করতেছে তাদের সামনেই যেন শো করে বা তাদের সামনে যেন আমার বিজ্ঞাপনটা শো করে এবার যদি তারা বিজ্ঞাপনটা যদি ধরেন অ্যাড রান করার ইচ্ছা থাকে বা অ্যাডটা দেখে যদি পছন্দ হয় যে আমার এই অ্যাডটা পছন্দ হয়েছে আমরা দেখবেন যে অনেক সময় আমরা একটা গেম খেলতে গেলে দেখা যায় যে আরেকটা গেম কিন্তু অটোমেটিকলি আমাদের সামনে শো করে শো করলে যদি মনে হয় না এটা ভালো তাহলে কিন্তু আমি যদি আমার মনে হয় তাহলে কিন্তু ডাউনলোড করি সেম তো আপনি চাইলে ডিভাইস রিলেটেড টার্গেট করতে পারেন এতে শুধু ডিভাইসের ওই মানুষগুলোর সামনে শো করবে ধরেন আপনার অ্যান্ড্রয়েডের গেমগুলোতে কিন্তু আইওএসের কোনো ডিভাইসেতে কাজ করবে না ঠিক আছে তাহলে আপনাকে যেটা করতে হবে শুধু অ্যান্ড্রয়েডকে টার্গেট করতে হবে অবশ্যই এটা জেনে রাখেন যে এটার ডিভাইসকে টার্গেট করা যায় যদি আপনার ক্লায়েন্ট বলে যে ডিভাইসগুলো স্পেশালভাবে হয়ে থাকবে তাহলে আপনি দিয়ে দিবেন এখানে এখানে শো অন অল ডিভাইস এখানে অল ডিভাইস আপনার যদি স্পেশাল কোনো ডিভাইস থাকে সেটা দিতে পারেন যেমন আপনার বিজ্ঞাপনটা কোথায় শো করছেন কম্পিউটার ডিভাইসগুলোতে মোবাইল ফোন ট্যাব মানে হচ্ছে ট্যাবলেটস বা এটা হচ্ছে যে ছোটো ছোটো যে বড়ো বড়ো যে কম্পিউটারের মতো ওইগুলো এটা তো সবাই চিনে ওকে এগুলো আপনি সিলেক্ট করতে হবে এবার আসি ডিভাইস এখান থেকে আবার ডিভাইসের নামও সেট করা যাবে যেমন আইওএস অ্যান্ড্রয়েড আরও ইত্যাদি ইত্যাদি এর ভিতরে আছে মাইক্রোসফট যেমন অ্যান্ড্রয়েডের ভিতরে কী কী আছে অ্যান্ড্রয়েড যেগুলো সাপোর্টেড দেখেন এটা প্রতিটা কোম্পানির মোবাইলই এখানে দেওয়া আছে তো এগুলো আপনি দিতে পারেন এখানে পৃথিবীর সমস্ত ফোনই দেওয়া আছে আপনি চাইলে ওইগুলো ডিভাইস যেমন ভিভো বাংলাদেশে সব দেশেই চলে ঠিক আছে এরকম অনেক ফোন পাবেন হাওয়াই নাকি কী যেন কয় হুয়াই না হাওয়াই তো এরকম ডিভাইসগুলোতে পাবেন চাইলে যদি আপনি চান এইগুলো দিতে পারেন আমি চাচ্ছি যে অল ডিভাইস তো অলই থাক তো আমি এটা সেট করলাম না তো এটাও আমি উপরের দিকে তুলে দিলাম ডিভাইস গেল এবার আসি ক্যাম্পেন ইউআরএল অপশন ট্র্যাকিং এটা দরকার নাই আমাদের ট্র্যাকিং ট্র্যাকিং আমরা একটা ক্লাসে দেখব তো এবার আসি dynamic ads dynamic feeds okay use dynamic ads এখানে কি কি আছে তো এটারও কোনো কাজ নাই আপাতত ডাইনামিক টার্গেটিং এডুকেশন ওকে এটা লাগবে না এটা তো ধরেন এবার আসি কোথায় আসলাম start date okay start date সম্পর্কে গত ক্লাসে বলছিলাম তারপরে ধরেন আজকের থেকে আপনি বিজ্ঞাপনটা শুরু করতে চাচ্ছেন না কবে থেকে বিজ্ঞাপন শুরু করতে চাচ্ছেন সেটা হচ্ছে স্টার্ট টাইম দিবেন এবং ইন টাইম কবে এই বিজ্ঞাপনটা শেষ করতে চাচ্ছেন ধরেন আজকে হচ্ছে পাঁচ তারিখ তো আমি চাচ্ছি যে এই বিজ্ঞাপনটা ধরেন ছয় সাত তারিখ থেকে অটোমেটিকলি শুরু হবে এবং অটোমেটিকলি ধরেন বারো তারিখে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তাহলে এই ডেটটা আমি সিলেক্ট করে দিলাম আর যদি মনে হয় না সাত তারিখ থেকে বিজ্ঞাপনটা রান হবে এবং এই বিজ্ঞাপনটা আমি যতদিন ম্যানুয়ালাইসে না বন্ধ করতেছি অটোমেটিকলি চলতেই থাকবে তাহলে নন দিয়ে দিবেন বা নাম ওকে দেওয়ার পর আপনি এটা করে ফেলবেন তারপরে আসি নিচের দিকে আরও কিছু কী আছে কনভারসেশন কনভারসেশনে কি আছে okay include view conversation okay এবার আসি ডেলি বাজেট দিলাম এবার আসি হচ্ছে এটা ভিউয়ের জন্য বা হাই কোয়ালিটি ট্রাফিকের জন্য আপনি হাই কোয়ালিটি ট্রাফিকটা ইউজ করেন এখানে আর এখানে কি অটোমেটিকলি পেমেন্ট কাটবে নাকি ম্যানুয়ালি কাটবে তো আপনি অবশ্যই ম্যানুয়ালি সিপিসি দিয়ে দিবেন নয়লে কিন্তু আপনার টাকা পয়সা যা আছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো ধরেন আমরা এখানে দিব হচ্ছে ধরেন জিরো দশমিক টোয়েন্টি সেন্ট এটা মাইনে নিছে তাহলে আরও কমাইতে পারি একটা ক্লিকের জন্য কত কত স্যান্ড দিতে চান আর কি সিপিসি ওকে এটা হচ্ছে আপনার একটা ট্রাফিক মানে হাই কোয়ালিটি ট্রাফিকের জন্য যদি কেউ আপনার একটা অ্যাডের ভিতরে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যায় সেই ক্ষেত্রে আপনি কত দিবেন হ্যাঁ এরকম তো ইউজ ওকে এটাই দিয়ে দিলাম আমরা আপাতত তো এটা দিতে পারেন দেখে আরও কমতে পারলে তো ভালোই হয় দশ দিয়ে দেখি দশেও গুগল রাজি আছে কতগুলো আসবে ক্লিকস ষোলোশো ছয়চল্লিশটা মানে ষোলোশো থেকে ছয়চল্লিশটা পর্যন্ত ক্লিক আসবে অ্যাভারেজ এত করে কাটবে ইমপ্রেশন আসবে এত ওকে খুবই ভালো জায়গা তো আমরা এরকম দিতে পারি এবার আসি হচ্ছে এভাবে দেওয়ার পর এবার আমরা নেক্সট করি ওকে এখানে ওকে আমাদের আবার প্রথমে নিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের এই অপশনটা মনে হয় ওইখানে মিসিং ছিল কে তো তখন তো দেখাইলো না এখন আবার দেখাইতেছে ওকে এটার পরে নেক্সট ওকে এবার আসি এই জায়গায় টার্গেটিংয়ের জায়গায় এখানে আমরা এইগুলো দিয়ে আমরা টার্গেটিং করতে পারবো অ্যাড সেগমেন্টে অ্যাডোয়েন্স সিগমেন্টে কী কী আছে আমরা এগুলো দেখছিলাম একটা ক্লাসে তো এগুলো কিওয়ার্ড দরকার নাই এগুলোতে আমাদের কোনো কাজ নেই আমরা চাচ্ছি যে কিওয়ার্ড দিয়ে আমরা ইয়া করব এটা অন রাখবেন অপটিমাইজেশন টার্গেটিং এটা অন রাখবেন এরকম অন দেখাবে হ্যাঁ ডেমোগ্রাফি ডেমোগ্রাফি দিয়ে ডেমোগ্রাফি হচ্ছে বয়স বয়স রিলেটেড আপনি ই করতে পারবেন টার্গেটেড করতে পারবেন কারণ আমরা এগুলো যেরকম আছে এরকমই রাখবো আপাতত কেন রাখবো আমি যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের জিমেলগুলোতে বেশিরভাগ সময় আমরা ভুল জিমেলের মনে করেন জন্ম ডেটটা দিয়ে থাকি মানে হুদাই একটা দিয়ে থাকি হ্যাঁ তো এগুলা খুবই হেল্পফুল হয়ে থাকে না যদি আমাদের গুগল অ্যাডে রান করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে আপনারা ওয়াল এখানে যতগুলো আছে সবগুলো ইউজ করবেন ঠিক আছে তাহলে সবগুলো জিমেলগুলোতে যার যার আছে সবগুলো এখানে শো করবে আর কি এটা থাক কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ এটা তো আমরা দেখছিলামই ওকে আমরা আপাতত ধরেন ফাইবারে কিছু এখানে ধরেন ফাইবারের অটোমেটিকলি আপনার যদি বায়ারের কিওয়ার্ড প্লেসমেন্ট করা থাকে ওয়েবসাইটে সেটা অটোমেটিকলি শো করবে আর যদি না থাকে ওই কিলিটেড কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন করে আপনাকে এখানে কিওয়ার্ডগুলো সেট আপ করে নিতে হবে ধরেন এখানে লাগবেন ইউটিউব তাহলে আমি আপাতত এখান থেকে কয়েকটা নিয়ে নেই ধরেন এইগুলো দিয়ে দিই কয়টা এগুলা কিন্তু এখন কিন্তু ব্রড কিওয়ার্ড হয়ে যাচ্ছে ফ্রেশ ম্যাস একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ডগুলো দিতেছি না আপনারা কিন্তু এগুলো রিসার্চ করে বট বট ম্যাচ ব্যতীত ফ্রেশ ম্যাচ কোনটা একজ্যাক্ট ম্যাচ কোনটা এগুলো দিয়ে নেবেন ধরেন এবার আমি এটা এটা জাস্ট এক্সাম্পল একটা কপি করে নিই আমি এখানে কার্ড তো এখানে ধরেন আপনি চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব বা যে কোনো ধরেন কার কার রিলেটেড আপনার বিজনেস তো কারের একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন এখানে ওই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে অটোমেটিকলি কার বাই দেখি এত সময় নিলে তো সমস্যা এগুলো তো একটা ক্লাসে দেখাইছিলাম কিওয়ার্ড রিসার্চের সময় আপনারা চাইলে ওইখান থেকে কপি করে এখানে দিতে পারেন অথবা এখানে আসে একটু লেট করতেছে অনেক এমনিতে এই সমস্যা সিটিআর আর কত আছে জিরো দশমিক এইট নাইন খুব ভালো অ্যাভারেজ সিপিসি সিপিসি হচ্ছে শূন্য দশমিক সেভেন জিরো দশমিক সেভেন ওকে ব্যাপার না অনেক সময় লাগে ওকে আপাতত কোনো কাজ নাই এটা আমি দেখেছিলাম তো এই এখানে চলে আসবে সবগুলো ঠিক আছে এখন আসতেছে না অনেক লেট করতেছে আপাতত আমাদের এই আইডিয়াগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখানে ফেস ম্যাচগুলো দিয়ে নেব একজ্যাক্ট ম্যাচ কোনগুলো এগুলো দিয়ে নেব চিহ্ন দ্বারা প্রকাশ করবেন ডান দিয়ে দিলাম এটি আমার কিওয়ার্ড তো এবার আসি হচ্ছে এবার আর কি কি আছে এখানে টপিক টপিকের উপরে আমরা চাইলে কি টার্গেটিং করতে পারি যেহেতু আমি কিওয়ার্ড দিয়ে করছি আমার আর টপিক মপিক দরকার নাই যেমন আপনি এখানে ফুডিং কম্পিউটার ইলেকট্রনিক্স কার্ড বা কার্ডস অ্যান্ড এটা হচ্ছে মনে হয় ওই যে বিভিন্ন যন্ত্রপাতির আর কি এটা হচ্ছে business book beauty fitness okay artist এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে ট্রাভেল ওই রিলেটেড যদি আপনার ক্যাটাগরি হয়ে থাকে শপিং তাহলে আপনাকে ওই রিলেটেড মানুষগুলো ক্যাটাগরিটা সিলেক্ট করলে ওই ধরনের টার্গেটিং করতে পারেন আপনি চাইলে কিওয়ার্ড দিয়ে করতে পারেন অথবা টপিকের উপর ভিত্তি করেও আপনি টার্গেটিং করতে পারেন তো আমরা চাইলে কিওয়ার্ড দিয়ে বেস্ট রেজাল্ট পেতে পারি তো আমরা কিওয়ার্ড দিয়ে করছি যেহেতু এটা নিয়ে আর লাগবে না তো এবার দেখি প্লেসমেন্ট প্লেসমেন্টটা যিনি দেখেন প্লেসমেন্ট কোথায় কোথায় প্লেসমেন্ট করবেন YouTube website YouTube channel YouTube video apps category এখানে চাইলে আপনি এগুলো আবার ইয়া করে দিতে পারেন চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে ইন্টার আরও নাম লেখেন ইউআরএল দেন সেখানে চলে যাবে ওইখানে যেরকম আছে এরকমই থাক সবগুলোতেই যাবে তো টার্গেটিং তো আমার হয়ে গেছে কিওয়ার্ড দিয়ে আর কোনো কাজ নেই এখানে আমরা নেক্সট করি ওকে এবার আসি এই জায়গায় ডিসপ্লে এখানে আপনাকে ফাইনাল একটা ইউআরএল দিতে হবে মানে হচ্ছে আপনার বায়ারের যে ওয়েবসাইটটা থাকে সেই ওয়েবসাইটের নাম দিতে হবে ওয়েবসাইটে ইউআরএলটা দিবেন বিজনেস নাম দিতে পারেন এখানে কিছু ইমেজ ডিসপ্লে ইমেজ দেখেন সাইজ দেওয়া আছে এগুলো ইমেজগুলো সেট করতে হবে এখানে টোটাল আপনি পনেরো থেকে তিরিশটার মতো মনে হয় দেখি অ্যাড ই করা যায় আগে ছিল আমরা পনেরোটা পর্যন্ত করতাম এখন কতগুলো দেখা ওকে এখনও অ্যাড পনেরোটা ইমেজ ওকে টোটাল আমরা পনেরোটা ইমেজ আমরা এখানে সেট করতে পারবো এবার যদি আপনার অ্যাডের সাইজগুলো লাগে যেমন গুগল এখানে গুগলে যে সার্চ করবেন Google display display as okay image size বা ফরম্যাট তো ইমেজগুলো পেয়ে যাবেন এখানে অনেক ধরনের সাইজ আছে এই সাইজগুলো নেবেন দেখেন এখানে সব কিছু বইলা দিছে দেখেন এখানে একটা সাইজ আছে ঠিক আছে এখানে সাইজগুলো আছে এই সাইজ মতো এগুলো আপনাকে বানাইতে হবে না ঠিক আছে এগুলো আপনাকে বানাইতে হবে না এগুলো নিয়ে আপনাকে কোনো টেনশনও করতে হবে না এগুলো বায়াররা দিয়ে দিবে আপনি তো আর ইমেজ বানাবেন না আপনার কাজ হচ্ছে গুগল অ্যাডে অ্যাড সেট আপ করা ঠিক আছে এখন বায়ার এগুলো আপনাকে দিবে আপনি জাস্ট এখানে অ্যাড করবেন একটা একটা করে ধরেন আমার দিয়ে দিচ্ছে তো এক্সাম্পল তো এখান থেকে ধরেন আমি এখানে কিছু অ্যাড করি হুম এইটা হ্যাঁ চলবে একটু উপরে যাও সিলেক্ট দুইটা তারপরে আমি ধরেন এই একটা সিলেক্ট টু এই একটা সিলেক্ট টু এই একটা সিলেক্ট টু আমি সবগুলো সিলেক্ট করে দিই এগুলো ওরাই নিয়ে নেবেন সমস্যা নেই ওকে আমাদের এখানে দেখেন সমস্ত ইমেজের সাইজগুলো চলে আসছে দেখছেন তো চলে আসছে এবার এখানে আপনার ওয়েবসাইটের লোগোটা মানে হচ্ছে আপনার বিজনেস লোগোটা আপনি দিবেন এখান থেকে বাইরে থেকে লোগো নিয়ে আসবেন ধরেন আমি একটা লোগো নিয়ে আসবো একটু এক সেকেন্ড ওয়েবসাইট আপলোড লোক নিয়ে আসি বাইরে থেকে আরে ভাই এটা তো কোনো দরকার নাই আপলোডে যাও আপলোড লোগো আর এগুলো ব্যানারের ভিতরে তো লোগো থাকবেই ছোট্ট করে একটা দিয়ে দিবেন হয়ে যাবে তো ধরেন এটাই হচ্ছে আমার একটা লঘু দিয়ে দিলাম আপাতত সেভ একটু সময় ওকে হয়ে গেছে লঘু এবার এখানে আপনার বিজনেসের নাম দিতে পারেন ধরেন আমি দিলাম হচ্ছে ফাইবার একটা নাম দিয়ে দিলাম তো এবার আসি লোগো দেওয়া শেষ এবার আসি যদি আপনার ইমেজের ধরেন আপনার এখানে যদি ভিডিও থাকে সেটা ওকে এটা আসুক আগে শেষ করি তো একটু নিচের দিকে আসি মামো নেক্সট বুঝছি তো এত কাহিনী করার দরকার কি মনে হয় যে আমরা আজকে প্রথম বিজ্ঞাপন রান করতেছি ওকে তো ধরেন এখানে একটা যদি ভিডিও থাকে সেই ভিডিও লিঙ্কটা দিতে হবে অবশ্যই এই ভিডিওটা তিরিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ডের উপরে হওয়া যাবে না ঠিক আছে তিরিশ সেকেন্ডের যদি কোনো ভিডিও থাকে আপনার বিজনেস সম্পর্কে সেই ভিডিওটা এখানে আপলোড করতে পারেন এটা দেওয়ার পর এবার আসি এখানে কিছু হেডলাইন দিতে হয় আপনি একটা হেডলাইন দিয়ে দিলেন ধরেন এখানে একটা হেডলাইন দেওয়া আছে যেমন Fiverr the perfect freelancer service okay এখানে আরও হেডলাইন দেওয়া যায় আপনি চাইলে এগুলো দিয়ে নিতে পারেন একটা ক্লাসে গুগল ইউ গুগল সার্চ ক্যাম্পেইনের সময় আমি দেখাইছিলাম তো এখানে আরও কিছু সাজেস্ট করতেছে ডেসক্রিপশন এবার হচ্ছে হেডলাইন দেওয়ার পর আপনি দিবেন হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনগুলো এখানে দেওয়া যায় ঠিক আছে লিখতে পারেন অথবা এখান আমার এগুলো কিন্তু সাজেস্ট করতেছে কারণ এগুলো ডেসক্রিপশন আছে ওয়েবসাইটে সেখানে দিয়ে দিয়েছি দেখেন এখানে জাস্ট করবেন কি এই যে ডেসক্রিপশনগুলো লিখে লিখে দিয়ে দিবেন মোটামুটি নব্বইটা করে ওয়ার্ড ইউজ করতে পারবেন প্রতিটা ডেসক্রিপশনে নব্বইটা করে ঠিক আছে ধরেন আপনি হেডলাইন দিচ্ছেন কয়টা একটা দুইটা ওকে হেডলাইন আর একটা দিয়ে দিই তিনটা ওকে তিনটা হেডলাইন দিছি এবার আসি তিনটা ডেসক্রিপশন দিলাম ঠিক আছে সমান সমান ঝামেলা আছে ঝামেলা নাই আরও চাইলে এসটা আরও ডেসক্রিপশন অ্যাড করতে পারেন দরকার নাই এবার আসি এখানে কি কি আছে ওকে টার্গেটিং মার্কেটিং দরকার নাই আমাদের ওকে এগুলো লাগবে না তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি এটার প্রিভিউ দেখতে পারবো হ্যাঁ প্রিভিউ দেখতে পারবো এই দেখেন আমাদের ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার তো ওকে এখানে দেখেন আমাদের যে প্রিভিউটা দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে এখন প্রিভিউ এরকম দেখাচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাডগুলো কীরকমভাবে শো করবে এগুলো দেখাচ্ছে এইভাবে শো করবে দি পারফেক্ট ফ্রিলান্সার সার্ভিস এটা হচ্ছে একটা ডেসক্রিপশন এরকমভাবে অ্যাড শো করবে মানে আমাদের ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন এরকমভাবে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে শো করবে এই একটা সিস্টেম গেল এবার আসি হচ্ছে আমি যে ইমেজগুলো শো করছি ওইগুলো এখানে শো করছে দেখেন এরকমভাবে একটা শো করলো এখানে দেখেন আমাদের লঘু তারপরে হচ্ছে এখানে একটা মানে হেডলাইন মানে হেডিং বা হেডলাইন যাই বলেন নিচে একটা ডেসক্রিপশন দেওয়ার পর এখানে এরকমভাবে ছবির সাথে শো করতেছে হ্যাঁ তো এবার যদি আমি আরেকটা দেখি এখানে তো আরেকটা সিস্টেমে এরকম দেখাবে হুম খুবই সুন্দর সুন্দর লুকিং আসছে এবার যদি আরেকটা দেখি আমরা এখানে তো এখানে এরকম দেখাচ্ছে ওকে এই এটার এটা মনে হয় সেম না নাকি না একটু চেঞ্জ আছে এটা হচ্ছে যে ডাইরেক্ট ওয়েবসাইটে যাওয়ার অপশন ঠিক আছে ওয়েবসাইটে যাওয়ার অপশন তো এবার যদি আমি আরেকটা দেখি তো কোনো কোনো জায়গায় এরকমভাবে শো করবে এটার ই আসতেছে না ইমেজ আরও অ্যাড করতে হবে এখানে ঠিক আছে এটার ভিতরে ইমেজ আসতেছে না তো এখানে আবার আরেকটা দেখাচ্ছে এরকমভাবে শো করবে অনেকভাবে ডিজাইন হচ্ছে আপনি যদি পনেরোটা ইমেজ দেন তাহলে পারফেক্ট হবে আর কি তো এগুলো আপনাকে দিয়ে দিবে এবার টোটাল একটা হ্যাঁ বলেন হ্যালো বলেন হ্যাঁ আমরা সবাই আছি আপনি নাই ওকে এটা সম্পূর্ণ শেষ হওয়ার পর আমরা এরকম প্রিভিউগুলো দেখতে পারবো হ্যাঁ এখানে দেখেন আরও আছে আরও অনেকগুলো ডিজাইন আছে দেখেন আরও দেখতে পারবো এখানে ওকে এখানে দেখেন আরও অনেকগুলো ডিজাইন অটোমেটিক নিয়ে আপনি যা ছবিগুলো দিলেই হয়ে যাবে ঠিক আছে আপনাকে আর কষ্ট করে কিছু করতে হবে না ছবি দিয়ে দিলেন হয়ে গেল তিন তিন ছয় সাত চোদ্দোটা চোদ্দোটা ইমেজ টোটাল পনেরোটা ইমেজ ইউজ হবে তো আমরা এখানে ইউজ করছি মেবি কয়টা লঘু পাঁচ লঘু কয়টা দিতে বলছে logo five up to okay এখানে পনেরোটা ইমেজের জায়গায় আমরা দিয়েছি সাতটা মেবি যাই হোক ব্যাপার না তো এগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে এখানে এগুলো আপনাদের দরকার নাই ট্র্যাকিং ম্যাকিং করার দরকার নাই ট্র্যাকিং তো আমরা সামনে শিখবই তো এটা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর তো আপনার যেটা কাজ হবে এখান থেকে নেক্সট করবেন নেক্সট এটা সব কিছু ঠিকঠাক থাকলে আপনার বিজ্ঞাপনটা <clears throat> এখানে দেখাবে সবগুলো আপনি চাইলে আবার এগুলো ইয়া করতে পারবেন এডিট করতে পারবেন তো এগুলো আমাদের হয়ে গেছে আমাদের আর কোনো দরকার নাই হ্যাঁ ওকে এখানে ডেমোগ্রাফিটা সমস্যা করতেছে বলতেছে যেখানে যেখানে সমস্যা হবে সেখানে সেখানে বলে দেব ওকে এটা লাগবে না আমার ডেমোগ্রাফি রিভিউতে যাই আবার ওকে এটা কমপ্লিট এটা কমপ্লিট এটাও কমপ্লিট এটা হয়ে গেছে এটা ভালো একটা দিক হচ্ছে যদি কোনো জায়গায় প্রবলেম হয় বলবে যে এটা ঠিক করো হ্যাঁ এখানে আবার এটা লাল দাগ আছে ওকে চলে গেছে এখানে অ্যাড ক্রিয়েশন ওকে আরও কিছু অ্যাড দরকার নাই নেক্সট করি আমরা fixed demography ad select feeds or business okay okay okay demography select এটা হচ্ছে others use dynamic ads feed for okay এটা থাক বিজনেস দিয়ে দিলাম এবার তো হবে ওকে এখন অ্যাডস রিভিউতে আছে ঠিক আছে এবার চাইলে আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারেন কোথায় কি প্রবলেম বা কোথায় কি চেঞ্জ করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে কাস্টমাইজেশন করা যাবে তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে করেন নাহলে এটা পাবলিক করে দিই ঠিক আছে অ্যাডটা রান হয়ে যাক টেয়া সারাই যদি হয় ফাইবারের কামাইও নেই হ্যালো জানি যে মাথার উপর দেখেছে সব কিছু করার নাই ভিডিওটা আবার দেখতে হবে কষ্ট করে ভিডিওটা দেখতে সব থেকে ক্লাস হচ্ছে কি এই গুগল অ্যাডসেটটা একটু কঠিন একটু তারপরে আমি যতটা সম্ভব যেগুলো না বললেই নয় ওগুলো বলতেছি আর হচ্ছে একটু সহজ করার ট্রাই করতেছি যাতে আমার ভাষায় আমি কথা বলতেছি এখানে অনেক ধরনের কথা আছে যেমন এক মানে এক একটার অন্যরকম ভাষা থাকে ঠিক আছে অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমার ভাষায় আমি কথা বলতেছি হয়তো উল্টাপাল্টা লাগতে পারে তো উল্টাপাল্টা কোনো কাজ নাই তো আপনি জাস্ট আমি যেভাবে করতেছি এইভাবে করলেই হবে ঠিক আছে আর এত প্যারা নেওয়ারও দরকার নেই এখানে ধরেন আজকে আপনার আপনারা এইভাবে শিখতেছেন না তো দেখবেন যে আপনি যদি ইউটিউবে যান ভিডিও দেখেন আরেকজন আরেকভাবে শিখাইতেছে এলোমেলো হবেই তো এক একজনে এক এক রকমভাবে বিজ্ঞাপনগুলো রান করে হ্যাঁ তো এখানে একজাক্টলি আপনার কোনটা লাগবে আপনি যখন দুই একটা বিজ্ঞাপন রান করবেন তখন আপনারা নিজে নিজে করে ফেলতে পারবেন যে আমার এটা এটা লাগবে ঠিক আছে আর বাইরের এত কিছু জানে না <laughs> ঠিক আছে এত কিছু বুঝতেও আসবে না তোমার বাইরের টাকা দিবে আপনাকে কাজ করার জন্য ঠিক আছে আপনি কাজ করবেন ধরেন আপনি তাকে হেল্প করতে পারেন নাই যদি এক্সপার্ট না হন হেল্প করতে পারলেন নাই আপনি তার টাকা ফুরাইছেন ট্রাফিক গেছে সেল হয় নাই বা বিজনেস হয় নাই ট্রাফিক গেছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে তিনি যদি মোটামুটি ধরেন ক্ষতিগ্রস্ত হবে যদি ভালোভাবে আপনি প্র্যাকটিস না করে বিজ্ঞাপনটা রান করেন তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবে এরপরে দেখা যাবে আপনাকে ওই বায়ারটা আর হায়ার করবে না এটাই স্বাভাবিক ঠিক আছে তো আপনি যা করবেন ধরেন আমি একটা ক্লাস